السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে তার ব্যাপারে সাক্ষী প্রদান করার আদেশ প্রদান করেছেন যে আল্লাহ রাবুল আলমিন এক ও একক সে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আমরা সকলেই অন্তর অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সলাত এবং সালাম নাজিল হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যিনি আল্লাহর ব্যাপারে সাক্ষী দিয়েছেন এবং যিনি যিনি হচ্ছেন নবী আল্লাহর বান্দা এবং রসুল সেই নবীর প্রতি কেমন পর্যন্ত সালাত এবং সালাম নাজিল হোক আল্লাহ সাল্লাহ আল্লাহ বারিক আলাই সময় তো ভাই বোন আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুই বাক্যের সাক্ষ্য প্রদান করা দুই বাক্য বলতে এখানে বোঝানো হয়েছে শাহাদাতানের বাক্য আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে সাক্ষী প্রদান করা এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে সাক্ষী প্রদান করা আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা এবং তিনি যা কাজ করতে বলেছেন তা করা তিনি যা বর্জন করতে বলেছেন তা পরিহার করা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা এবং তিনি যা কিছু করতে বলেছেন যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে মেনে নেওয়া এবং তিনি যা থেকে সতর্ক সাবধান করেছেন তা বর্জন করা এর নাম হচ্ছে দুই বাক্যের শাহাদত আসলে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি যে দুই বাক্যর শাহাদত বলতে কি বোঝানো হয়েছে এখানে দুই বাক্যের সাক্ষ্য প্রদান হচ্ছে যে প্রথম সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মায়াবোধ নেই কোনো সত্য এলাহ নেই আর এর নাম হচ্ছে ইল্লাল্লাহ প্রথম সাক্ষ্য হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা যে তিনি ছাড়া কোনো সত্য এলাহ মাহবুদ নেই আর দ্বিতীয় সাক্ষ্য হচ্ছে যেটাও সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং বান্দা সময় তো দিনই ভাই বোন আমার এই দুটি হচ্ছে শাহাদাতাইনের বাক্য এই দুইটা সাক্ষ্য প্রদান করলে একজন অমুসলিম মুসলিম হতে পারে একজন বিধর্মী একজন অমুসলিম ইসলামের মধ্যে যখন প্রবেশ করে তখন এই দুই বাক্যের সাক্ষ্য প্রদান করতে হয় এই দুই বাক্যের সাক্ষ্য প্রদান করার পরে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে তার প্রতি যে বিধানগুলো আছে সেগুলো প্রদান মানে মেনে নেওয়া রাসুল্লাহ সাল্লাম যেভাবে যে ইবাদত বন্দেগী যে ইসলামের কাজ যেভাবে তা প্রদান সেভাবে সম্পাদন করা এর নাম হচ্ছে দুই বাক্যের সাক্ষ্য প্রদান করা আসুন এমন একটি হাদিস আপনাদের সামনে পেশ করি عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رسول ইসলামের প্রথম পিলার হচ্ছে ইসলামের প্রথম খুঁটি হচ্ছে দুই বাক্যের সাক্ষ্য প্রদান করে একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে সাক্ষী দেওয়া দ্বিতীয় হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে আল্লাহর ব্যাপারে সাক্ষী দেওয়া যে তিনি ছাড়া কোনো রকমের সত্য ইলাহ মাহবুদ বলে কিছুই নেই তিনি একমাত্র হচ্ছে সত্য মাহবুদ আল্লাহ বলে আমিন বলেন আন্না ইলাহ সুরা মোহাম্মদের মধ্যে আল্লাহ বলছেন আলাম তুমি জেনে নাও জান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং সাল্লাম ব্যাপারে সাক্ষ্য প্রদান করা তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি আল্লাহর বান্দা ইসলামের তাহলে প্রথম খুঁটি হচ্ছে দুই বাক্যের সাক্ষ্য প্রদান করা যদি কোনো ব্যক্তি এই দুই বাক্যের সাক্ষ্য প্রদান না করে তাহলে সে মুসলিম থাকে অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে ইসলামের মধ্যে প্রবেশ করে তখন তাকে এই দুই বাক্যের সাক্ষ্য প্রদান করতে হবে সম্মানিত দিদি ভাই এবং আমার তাহলে প্রথম বাক্য হচ্ছে লা এই বাক্যের সাক্ষ্য প্রদান কর এই কালেমার সঠিক অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই লা মাহবুদ আমাদের দেশের বইগুলো বই পুস্তিকার মধ্যে লেখা থাকে যে লাহ্লা অর্থ লেখা থাকে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই হবে এই বাক্যের সঠিক অর্থ হচ্ছে এই কালিমার সঠিক অর্থ হচ্ছে যে আল্লাহ ব্যতীত কোনো রকমের সত্য মাহবুদ নেই সত্য উপাস্য নেই মাহবুদ কাকে বলা হয় মাহবুদ বলা হচ্ছে আপনি যার এবাদত করছেন তিনি হচ্ছেন মাহবুদ আর যেই কাজটা আপনি করছেন এটা হচ্ছে এবাদা এবাদত এবং যিনি করছেন তিনি এগুলো হচ্ছে বাতিল মাপ সত্য মাহবুদ হচ্ছে আল্লাহ আলমী তাহলে সাক্ষ্য প্রদান করতে হবে যে আল্লাহ ব্যতীত কোন রকমের সত্য এলাহ নেই মাহবুদ নেই সম্মানিত দিনী ভাই বোন আমার তাহলে আমরা যারা আগে থেকে বিভিন্ন কিতাবে বইয়ে পড়েছিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই অর্থ লাহার ভুল সঠিক অর্থ কি আরবিতে অর্থ হচ্ছে আল্লাহ ব্যথিত কোনো হক সত্য মাহবুদ নেই এটা হচ্ছে লাহার সঠিক অর্থ আমাদের দেশে এই কালেমাকে ফকিরি কালেমা মনে করেছে দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে অনেকেই এই কালিমাকে ফকিরি কালেমা মনে করে কিন্তু না এই কালেমা ফকিরি কালেমা নয় কারণ এই জন্য ফকিরি কালেমা অনেকে মনে করে যে আমাদের দেশের অনেক ফকিরা যখন কোনো ব্যক্তির দরবারে গিয়ে ভিক্ষা চাই তখন বলে বলে ওরে বাবা দুটা ভিক্ষা দিবি তো দে এরকম মানে বলে এই জন্য আমাদের দেশের লোকেরা অনেকে মনে করে যেটা হচ্ছে ফকিরি কালেমা কিন্তু এই ভুল আকিদা এই ভুল বিশ্বাস রয়েছে আমাদের মধ্যে এইটা ফকিরি কালেমা নয় ফকিররা এই কালেমাকে ইস্যু করে এই কালেমাকে ভাঙিয়ে খাচ্ছে এই কালেমা সাক্ষী প্রদান করা যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই কোনো সত্য মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ হচ্ছেন আল্লাহ রসুল এই কালেমার দাওয়াত সমস্ত নবী এবং রাসুলগণ দিয়েছে আল্লাহ রবুল্লা আমিন সুরাতুল কোনো সাত নম্বর আয়তে বলছেন যে নবীগণরা এইভাবে উদ্দেশ্য সম্বোধন করতেন তোমরা আল্লাহর ইবাদত মালাকুম এলাহিন তিনি সত্য এলাহ নেই কোনো সত্য মাহবুদ নেই অন্য আয়তে সরতুল নেশা চত্রিশ আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে কাউকে শরীর করিও না সম্মানিত তিনি ভাই বোন আমার তাহলে এই কালেমা এমন গুরুত্ব কালেমা এই তৌহিদি কালেমা এই কালেমার দাওয়াত যখন বিশ্বনবী মোহাম্মদুর রাসুলাম মক্কায় শুরু করলেন যখন সাফা পাহাড়ে উঠে বলেন কুল উলা এই কালেমা হচ্ছে সবচাইতে উত্তম জিকির কিন্তু আমাদের দেশে কি এ লাইলা পুরোটা জিকির আছে না না অনেকে লাইয়ের জিকির করে অনেকে ইল্লাহর জিকির করে অনেকে আল্লাহর জিকির করে অনেকে হুহু জিকির করে এরকম জিকির শরীয়তে নেই শরীয়তে জিকির কি হচ্ছে আফজাল দিকরে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুনান তিরমিজির 3313 নম্বর হাদিস ইবনে মাজার 3800 নম্বর হাদিস এই হাদিসের ব্যাপারে শেখ আল্লামা মুহাম্মদ নাসির আলবানি রহমাল্লাহ বলেছেন যে হাদিসটা হচ্ছে সহি হাসান বলেছেন তিনি তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন রসুল্লাহ সাল্লাম কি বলেছেন আফজাল দিকরে লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির হচ্ছে এটা কিন্তু আমাদের দেশে দেখুন তো এই পঁচাশি নম্বর হাদিস রসুল্লাহ বলেছেন খাইর দোয়ায় দোয়া ইয়মে আরাফা উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনে খাইর মা খাইর মা কুলতু আনাওয়ান্নবীউনা মিন কবলি আর উত্তম দোয়া হচ্ছে ওটা যেটা আমি এবং আমার পূর্বের নবীগণ বলেছেন কি বলেছেন لا إله লা তিনি তিনি এক লা লাহু তিনি অংশীদার নেই লাহুল মুলক রাজত্ব হচ্ছে ক্ষমতা হচ্ছে তিনার ওলাহুল হামদ সমস্ত প্রশংসা তিনার জন্য ওহু কাদির আর তিনি হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতা এটা হচ্ছে তৌহিদি কালেমা এটা হচ্ছে লাইল্লাহ কালেমা যাদের এবাদত করা হয় তাদের সবাইকে অস্বীকার করে লা ইলাহা এই অংশ দ্বারা মানে বোঝানো হচ্ছে যে আল্লাহ ব্যতীত যাদের এবাদত বান্দেই করা হয় তাদের সবাইকে অস্বীকার করা আর ইল্লাল্লাহ দ্বারা সাব্যস্ত করা হচ্ছে যে এবাদত একমাত্র কার জন্য করতে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের তাহলে লাইল্লাহ এই কালেমার দুইটা পিলার হচ্ছে দুইটা কুটি হচ্ছে একটা হচ্ছে লাহা আর একটা হচ্ছে ইল্লাহ দ্বারা নাফি হচ্ছে যে আল্লাহ ব্যথিত যাদের এবাদত বান্দি করা হয় সমস্ত রকমের এবাদত বান্দিগি ডিলেট কবরের এবাদত মাজার এবাদত পীরের এবাদত দরগার এবাদত দুর্গার এবাদত কোনো রকম এবাদত আল্লাহ ইবাদত করা চলবে না আর ইল্লাল্লাহ দ্বারা সাব্যস্ত তারা হচ্ছে তাদেরকে বাঁচতে হবে সময় তো দিনই ভাই বোন আমার তাহলে এই কালেমার অত্যন্ত গুরুত্ব রয়েছে এই কালেমা যদি কেউ পাঠ করে তাহলে সে মুসলিম হয়ে যায় আর যদি কেউ পাঠ না করে তাহলে সে মুসলিম হতে পারে না সুতরাং এই কালেমার সঠিক অর্থ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ব্যতীত যাদের এবাদত করা হয় সেগুলোকে অস্বীকার করা আর একমাত্র এবাদত আল্লাহ রাবুল আলমিনের করা সুতরাং আল্লাহ ছাড়া কাউরি কাউকে ডাকা যাবে না আল্লাহ ছাড়া কাউরি দোয়া কোথাও কেউ আহ্বান দোয়া আল্লাহ ছাড়া কাউরি কাছে সাহায্য তলব করা যাবে না আল্লাহ ছাড়া কাউরি প্রতি ভরসা করা যাবে না আল্লাহ ছাড়া কাউরি জন্য জবাই করা যাবে না আল্লাহ ছাড়া কাউরি জন্য মান্যত করা যাবে না এবং যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কাউরি এবাদত করবে কাউকে মানে কাউরির প্রতি ভরসা করবে তার জন্য জবাই করবে তার জন্য নজর মানবে তাহলে সে ইসলামের গণ্ডিতে থাকতে পারে না সুতরাং এই কালেমার সাক্ষ্য দ্বারা প্রমাণ হচ্ছে যে সর্বপ্রকার ইবাদত বন্দেগি তিনি আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু খবর দিয়েছেন সেগুলোকে বিশ্বাস করে আপনি কালেমার বাক্যের দুইটা সাক্ষ্য দুই বাক্যের সাক্ষ্য প্রথম সাক্ষ্য হচ্ছে আল্লাহর ব্যাপারে দ্বিতীয় হচ্ছে মোহাম্মদুর রসুল সাক্ষ্য প্রদান করেন যখনই আপনি সাক্ষ্য প্রদান করলেন যে মোহাম্মদ সাল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ রসুল তিনি আল্লাহর বান্দা তখন আপনাকে আরো চারটি কথা মনে রাখতে হবে কালিমার এবং সে চারটি দাবি আছে প্রথম দাবি হচ্ছে তিনি যা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করে তা বিশ্বাস স্থাপন করে রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু সংবাদ দিয়েছেন তা সত্য বলে মেনে নেওয়া দ্বিতীয় হচ্ছে তিনি যা আদেশ করেছেন সেই তিনি যা নিষেধ নির্দেশ সেগুলো আনুগত্য তাহলে তিনি আল্লাহর পক্ষ থেকে যা খবর নিয়েছেন সেগুলো সত্য খবর তিনি যা আদেশ করেছেন তা মেনে নিতে হবে তৃতীয় হচ্ছে তিনি যা থেকে নিষেধ করেছেন সতর্ক সাবধান করেছেন তা পরিহার করতে চার নম্বর হচ্ছে যে আল্লাহ ও তার রাসুল সাল্লাম যে বিষয় প্রবর্তন করেছেন সেগুলোর মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দি করো তাহলে আল্লাহ রাবুল আলমিন যে আদেশগুলো নিতে হবে এবং ইবাদত বন্দি করতে হবে আল্লাহ রাবুল আলম যা ইবাদত নাজির করেছেন এবং মোহাম্মদ সাসালাম যেভাবে করেছেন সেভাবে ইবাদত করতে হবে এটা হচ্ছে এই কালেমার দ্বিতীয় অংশ মোহাম্মদ সাসালামের ব্যাপারে সাক্ষ্য প্রদান করার দাবি সম্মানিত দিনী ভাই বোন আমার আসলে মনে একটি আয়াত আপনাদের সামনে পেশ করি আল্লাহ রাবুল আলম বলেন রসুল তিনি যা আদেশ করেন তিনি যা তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যা থেকে নিষেধ করেছেন তাতে তোমরা সতর্ক সাবধান হয়ে যাও দূরে থাকো সুরতুল হাসার আয়ত নম্বর সাত সময় দিনী ভাই বোন আমার তাহলে আল্লাহ বলে আরেকটি আয়তা বলছেন মাইয়তি রসুল ফকদাতা আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য অতএব এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে বাদতবন্দি একমাত্র আল্লাহ রসুলের পদ্ধতিতে করতে হবে যদি কোনো ব্যক্তি রসুলের পদ্ধতিতে এবাদতবন্দিকে না করে তাহলে তার এবাদতবন্দি কবুল হবে না এবাদতবন্দি কবুল হওয়ার জন্য